আমার টাকা নেই বলে আজ তুই অরালি চলে তুই চড়ায় আমার আজ ভেতরটা জালে আমার টাকা নেই বলে আজ তুই অরালি চলে তুই চড়ায় আমার আজ ভেতরটা জালে তুই পরের বাহু ডোরে আমার ভেতরে যা তোর মুখ আমার মৃত্যু আত্মাটা তোর ডাকবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই পরে কেমনে রবি শূন্য পকেটে অভাব তার পাল্টে গেছে স্বভাব তার মনে রাজ্যে নিল দখল নতুন কোনো নবাব আমার ভীষণ কষ্ট হয় ওরা সে তো তোরে ডাকবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই পরে কেমনে রবি চলার মৃত্যু আত্মাটা তোরে ডাকবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই পরে কেমনে রবি চু আমার শূন্য পকেটে অভাব তার পাল্টে গেছে স্বভাব তার মনে রাজ্যে নিল দোকান নতুন কোনো নবাব আমার ভীষণ কষ্ট হয় ওরা সে তো